দেশের বাহিরে যারা ইসলাম গ্রহণ করে তারা এই মাজারে ইসলাম গ্রহণ করে না বেদাত ইসলাম গ্রহণ করে না তারা যাচাই বাছাই করে খাঁটি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ এইটাই বর্তমান নাস্তিকদের এই মূর্খ নাস্তিকদের কিছু নাস্তিক আছে পড়াশোনা করে আর অধিকাংশ নাস্তিক বুবা শয়তানের মতো তাদের কোনো এলেম কালাম নাই এই নাস্তিরে ফেটে যাচ্ছে ফেটে যাবে না কেন ঈদের সময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল তখন লেখে তখন যত নাস্তিক আছে সমস্ত নাস্তিকের একেবারে মাথা থেকে পা পর্যন্ত জাহান নামের আগুনে ঘুরে যায় তামিম ইকবাল এমন ছেলে বাংলাদেশের যে বাংলাদেশের একটা তরুণ তাকে পছন্দ করে ভালোবাসে খেলে কিন্তু বাংলাদেশের হয়ে খেলে আমাদের দেশের ছেলে এই জন্য গর্ব করে তরুণরা যখন মানে ঈদ মোবারক না বলে বা যখন বলে এটা যখন বলে তখন নাস্তিকদের মনে কি আসবে বলেন তো দেখি যে এই কথা কেন লিখলো এটা গতকালকে একটা এটাও কিন্তু সংস্কৃতি এটা ইসলামের আদব সে এই রকম ফেসবুকে দেওয়া অর্থ কি লক্ষ লক্ষ ফলোয়ার তাকে জানতে পারলো যে অমিনকুম এটা ইসলামী সম্ভাষণ ঈদের সম্ভাষণ এটা নাস্তিক এটা মেনে নিতে পারে মুশফেক খুব ভালো খেলোয়াড় কিন্তু একবারে পিছন থেকে টেনে ওকে উলঙ্গ করার চেষ্টা করছে তাই না কিন্তু এর জবাবের মুশফেক কি বলেছে কালকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠিয়েছে তাই মুশফেক বলছে দেখবে আল্লাহ আর একটা সুন্দর কথা বলেছেন যে আপনারা যখন সকালে সবাই ঘুমিয়ে থাকেন তখন আমি মাঠে চর্চা করি এই ভাষাটা বলছে কালকে একটা ভিডিও হোয়াটসঅ্যাপ আমার কাছে পাঠাইছে তো বিপদে পড়লে যে বলতে হয় হাসবুল এটাও ইসলামী সংস্কৃতি বলতে হয় না উপর আলাই দেখবে উপর আলাই দেখবে এটা ইসলামী সংস্কৃতি না ও নাস্তিকরা যাবে কোথায় ইন্ডিয়ার র বাংলাদেশকে ধরে ফেলেছে এমন ভাবে যে ইসলামী সংস্কৃতি যেন বিস্তার না ঘটে যাদের কথার মাধ্যমে ইসলামী সংস্কৃতির জাগরণ সৃষ্টি হচ্ছে আগে তাদের কোন থেকে তাহলে বাংলাদেশকে হিন্দু বানানো যাবে প্রশ্নই আসে না এটা মনে রেখো একশো নব্বই বছর যাবৎ ব্রিটিশরা ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে অস্ত্র শস্ত্র সজ্জিত ব্রিটিশ বাহিনী একশো নব্বই বছরে এদেশের মানুষকে খ্রিস্টান বানাতে পারেনি তোমরা যতই চক্রান্ত করো না কেন ইসলামী চেতনার দেশকে কখনো কোনোদিনে মুসলিম চেতনা শূন্য করা যাবে না এটা মনে রাখতে হবে অসম্ভব বরং প্রধানমন্ত্রী যেটা করেছিলেন আমি প্রশংসা করেছিলাম তখন যে টাকলা টাকলামি ছুটাইছে বেশি বেড়ে গেছিল টাকলা এই জন্য প্রধানমন্ত্রী ছুটাইছে আমি মনে করব যে এই দেশে এক হাজার মাদ্রাসা লিস্ট করার সাহস পায় এই রয়ের এজেন্টগুলো দালালগুলো আপনি প্রধানমন্ত্রীর আমাদের অভিভাবক থাকতে এই দালালগুলো কিভাবে সাহস দেয় আমি মনে করি আপনার বাপ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এই সমস্ত নাস্তিকদের এদেশে থাকারই সুযোগ হবে না একশো ষোলো জন শীর্ষ আলেমদের লিস্ট করেছে আপনার বাপ আলেমদের সম্মান করতেন বলেই ইসলামিক ফাউন্ডেশন খুলেছিলেন ইসলামের বিস্তার ঘটানোর জন্য আপনি বেঁচে থাকতে আজকে বাংলাদেশে এই সমস্ত নাস্তিকগুলো মাদ্রাসার তালিকা করে অপমাননা করার জন্য আলেমদের তালিকা করে যারা মূর্খ যারা শরীয়তের কিছু জানে না তারা এজেন্ট তারা রয়ের এজেন্ট মনে রাখতে হবে ভাই বোনদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে কখনো সাধারণ সেনারা হত্যা করতে পারত না কোনো না কোনো কারণ মদতে এটা হত্যার ঘটনা ঘটেছে আগামী দিনেও বাংলাদেশের চেতনা যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের মান সম্মান ইসলামের চেতনা ঠিক থাকলে বাংলাদেশের চেতনা ঠিক থাকবে ইনশাআল্লাহ যেদিন ইসলামী চেতনা উঠে দেবে তখনই এই দেশের শত্রুরা বেশি জায়গা পাবে সুযোগ পাবে না দুই চারজন খুব করে খাওয়া এরা দেশের মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে টাকলার মতো আমি মনে করব অচিরে এই সমস্ত স্কুলের দালাল রয়ের দালালদেরকে ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে শাস্তা করার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবেন এটা ওপেন ঘোষণা দিলাম আমি আশা করছি তার কাছে পরিশেষে শেষে বলবো এই ব্যাপারে মুসলিম উম্মাকে বলবো যে আপনারা এ বিষয়টা নিয়ে শান্ত থাকবেন বাড়াবাড়ি করার কিছুই নেই ওলামা একরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে ভবিষ্যতে হবে কিন্তু তাদের সম্মান দেওয়ার মালিককে হাসবুল আল্লাহ নেমাল ওয়াকিল মুশফিকুর রহিম দেখেন কতটা পত্রিকায় দেখলাম যে দীর্ঘদিন সেঞ্চুরি করতে পারেনি সেঞ্চুরি করার পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কি করেছে চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট দলের নাইন ছয় উইকেট পেয়ে চেষ্টা দিয়েছে কাকে মনে রেখো তোমরা তারা ইসলামকে লালন করে যখন ক্রিকেট খেলতে খেলতে বাংলাদেশের ছেলেরা আমি একটা ছবি দেখছি যে মাহমুদুল্লাহ নেতৃত্বে ক্রিকেটের মাঠেই তারা সালার আদায় করছে এত তাড়াতাড়ি ইসলামী চেতনা তোমরা মিটিয়ে দিবে বাংলাদেশ থেকে এটা তুমি মনে করেছ যতই খোঁচা দিবে ইসলামী চেতনার তরুণ তত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ নেই তোমাকে একটা হিসাব করতে হবে তোমার জায়গাতে ঠাই হবে না যারাই এই দেশে ইসলামী চেতনা নিয়ে নষ্টামি করেছে আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছে তাদেরকে অসম্মান করেছে তাদেরকে লাঞ্ছিত করেছে আগামীতেও যারা করে তার লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কজন নাজিল হবে ইনশাআল্লাহ বাঁচতে পারবে না কিভাবে আপনি চিন্তা করেন খ্রিস্টান মিশনারিরা কত মুসলিম পরিবারকে টাকা দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে ইহুদি বানাচ্ছে কিভাবে পরিবারগুলোকে হিন্দু সংস্কৃতির সাথে জড়িয়ে ফেলছে এটা নিয়ে এই আম জনতা সচেতন থাকলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ অতএব আপনারা কখনো এইটা বাচ্চাদেরকে মানুষ করুন ছোট থেকে মানুষ করুন ইসলামী চেতনায় বিশ্বাসী হবে তুমি যেমন শুক্রিয়া আদায় করলেই বলবে আলহামদুলিল্লাহ লেখা থাকে লিস্টের মধ্যে লেখা থাকে যার পাঁচ বছর আগে ছিল না উপরে উঠতে বলুন আল্লাহ আকবর নিচে নামতে বলুন সুবহান আল্লাহ তুমি চেতনা মিশিয়ে দিবা অত সহজ আগে কখনো লেখা দেখেন রাস্তার পাশে সুবহানি এখন বাংলাদেশের প্রায় রাস্তার সামনে দেখা যায় গাছের সাথে লেখে রাখছে সুবহান হামদি লেখে রাখছে লেখে রাখছে আল্লাহ আকবর অত সহজ